আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারই মিয়ানমার থেকে এবার নাপ নদী সাঁতরিয়ে এদেশের প্যারাবনে চলে এসেছে একটি বন্য হাতি গতকাল বেড়া এগারোটার দিকে হাতিটি নাপ নদীস্থ জাদিমুরা প্যারাবনে অবস্থান নেয় পরে পনেরো থেকে বিশ মিনিট অবস্থান করার পর পুনরায় নাপ নদী সাঁতরিয়ে মিয়ানমার চলে যায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাপের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন পথ হারিয়ে বা খাদ্যের অভাবে হাতিটি নাপ নদী সাঁতরিয়ে চলে এসেছিল এটি ছিল একটি প্রাপ্তবয়স্ক হাতি সম্প্রতি মায়ানমার থেকে সাঁতরিয়ে এভাবে হাতি টেকনাপে চলে আসার ঘটনা ঘটেছে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলা ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটি এক সদস্যদের পরিবারের দুজন গুলিবিদ্ধ হয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন গতকাল নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের কমিটি সদস্য সৈয়দ আহমেদের ঘরে গুলি চালায় কথিত কামাল গ্রুপের সদস্যরা এ সময় গুলিবিদ্ধ হয় মোহাম্মদ রফিক ও রোজিন আক্তার তাদের ক্যাম্পের আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা সৈয়দ আহমেদের ভাই ও বোন কক্সবাজ জেলা পুলিশের তথ্যমতে চলতি বছর মার্চ মাস পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে খুন হয়েছে নজন একই সঙ্গে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন কমপক্ষে বিশ জন আর এসব ঘটনা হতাহত বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা ও স্বেচ্ছাসেবক কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা সব ধরনের বজ্র অপসারণ করেছে জেলা প্রশাসন এরই মধ্যে ছিল প্লাস্টিক ছেঁড়া জাল স্যান্ডেল ও রশি সহ নানা ধরনের বজ্র সি সেফ লাইফগার্ড সংস্থার লাইফগার্ড কর্মী মোহাম্মদ রশিদ জানান রাতের জোয়ারের পর শুক্রবার সকালে এসব বজ্র ভেসে আসতে দেখা গেছে সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত আনুমানিক আড়াই কিলোমিটার এলাকা জুড়ে বালিয়াড়িতে দেখা মিলেছে এসব বজ্র পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা জানিয়েছেন বজ্র অপসারণের কাজ সকাল থেকে বিকেল পর্যন্ত চলে উখিয়া তথ্য অধিকার আইন ও বিধি সম্পর্কে জনসচেতনামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও এই সভায় আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত জনসচেতনামূলক সভায় উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সিবিইউজে এবং Cox's Bazar electronic media journalist association গতকাল স্থানীয় একটি হোটেলের হলরুমে আয়োজিত ইফতারে সভাপতিত্ব করেন সিবিইউজে সভাপতি আবু তাহের চৌধুরী এ সময় কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিবুল ইসলাম সিবিইউজের সাধারণ সম্পাদক জাহেদ সারোয়ার সোহেল বক্তব্য রাখেন ইফতার মাহফিলের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান উপস্থিত ছিলেন টেকনাবস্থ দুই বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ছয়শো জন অসহায় মানুষের মাঝে ইফতারি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে ব্যাটালিয়নের সদর দপ্তরের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ইফতারি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন মাদক